সত্তর নম্বর হাদিস আন্না আলা মিনাল আনসার ওয়াসাল্লাম উম্মুল আলা একজন মহিলা সে বলেন আমি রাসূলের হাতে আমি রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিলাম আমি রাসূল থেকে বায়াত নিয়েছিলাম এমন একজন আনসারি মহিলা সাহাবিয়া তিনি বলছেন আন্নাহু ও কতিসিমাল মহাজির ওনা কুরো আতান ফাতর আলানা ওসমান ইবুন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর সাথে সাহাবায়ে কারাম হিজরত করে আসলেন আমার নবী মহাজির সাহাবিদেরকে আনসারে সাহাবিদের কাছে বন্টন করতেছে যেন মহাজির সাহাবিদেরকে থাকার ব্যবস্থা করে খাবার দাবারের ব্যবস্থা করে মহাজির সাহাবিদেরকে বন্টন করতেছে লটারির মাধ্যমে কুরআতান লটারির মাধ্যমে ফাতার আলানা ওসমান উবনু মাজন ওই সাহাবিয়া বলেন আমাদের ভাগ্যে লটারিতে আসলো ওসমান এবিনে মাজউন একজন জলিলুল কদর বড় সাহাবি ফানজাল্লাহু ফি আবিয়াতিনা আমরা ওসমান এ মাজউনকে আমাদের বাসায় নিয়ে গেলাম বাসায় নিয়ে যাওয়ার পরে ফাওয়াজি আহ সেই বুকের মধ্যে ব্যথা অনুভব করল ওয়াজা আহুল্লাজি তুফিয়া ফিহি এমন ব্যথা উঠল যেই ব্যথার কারণে ওসমান এবিনে মজহম আমাদের বাসার ভিতরে এন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফালাম্মা তুফিয়া ওসমান ইবিনে মজহুম এন্তেকাল করেন আমরা তার গোসলের ব্যবস্থা করলাম কাফনের ব্যবস্থা করলাম দাখালা রসুল সাল্লাহ আমার রসুল আমাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন ফাকুল তো আমি বলে উঠলাম রহমতুল্লাহ আলাইকা আবাসা ইবি আমি চিৎকার করে বললাম হে আবু সাহেব ওসমান ইবিন কে বলতেছে হে আবু সাহেব আপনার উপরে আল্লাহ রহম করুক আল্লাহ দয়া করুক আমি এভাবে দোয়া করলাম ফাশাহাদাতি আলাইকা আমি বললাম হে ওসমান ইবিন মাজউন আবু সাহেব আপনার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি যে লাকদ আকরামাকাল্লাহু আল্লাহ রব্বুল আলমী আপনাকে সম্মান দিয়েছেন ওই লাশকে সামনে নিয়ে বলতেছে সেখানে কে উপস্থিত আছেন আমার নবী সেখানে উপস্থিত আছেন ফাকলা নবী সাল আলী ওসাল্লাম বলে উঠলেন ওমায়ুদিরি কি হে সাহাবি আনসারি মহিলা তুমি কিভাবে জানো ইন্নাল্লাহ আকরামাহু আল্লাহ রব্বুল আলমিন তাকে সম্মানিত করেছেন এটা তুমি কিভাবে বুঝলে তুমি কিভাবে জানো ফাকুল তো ওই আনসার সাহাবিয়া বলেন বি আবি আন্তা ইয়া রসুল হে আল্লাহ রসুল আপনার জন্য আমার বাবা কোরবান হোক সামান্য করে মহল্ল আল্লাহ রব্বুল আলমিন যদি এমন ব্যক্তির উপর সম্মান না করে আর কার উপরে করবেন এত বড় আপনার সাহাবি এতেকাল করেছেন নিশ্চয় আল্লাহ তাকে সম্মানিত করেছেন ফাকলা আমার রাসুল বলেন আম্মা হুয়া ফাকদ যা আহুল ইয়াকিনু ওয়াল্লাহি ইন্নি আর আরজু লাহুল আমার রসুল বলেন অবশ্য অবশ্যই সে আমার সাহাবি এতে কোনো সন্দেহ নাই আমি তার জন্য দোয়া করতে পারি তার কল্যাণ কামনা করতে পারি আমি তার জন্য কি করতে পারি দোয়া করতে পারে আল্লাহ তুমি তাকে গুণমাপ করে দাও আল্লাহ তুমি যা তাকে জান্নাতে ফিরদাউদ নসিব করে দাও আমরা দোয়া করতে পারি কিন্তু আপনি যে নিশ্চিতভাবে বলে দিলেন যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন এটা তুমি কেন বললে আমরা তো চাইলে দোয়া করতে পারি লাহুল খৈর কল্যাণের আশা রাখতে পারি আমার রাসুল বলেন আল্লাহর কসম মা আদেরি ও আনা আল্লাহর কসম কে বলতেছি আমার সাথে কবরের ভিতরে কি আচরণ করা হয় আমি জানি না কবরের ভিতরে কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা খবর এমন একটা স্থান সেখানে আমার সাথে কি আচরণ করা হবে আমার রাসুল বলেন বল্লাহি মা আদরি আমি জানি না ওয়ানা রসুল অথচ আমি আল্লাহ রাসুল মা ইউফালুবি কলাত আনসারি মহিলা সাহাবি বলেন ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি লা আহাদান আবাদান আমি রসুলের এই ধমক খাওয়ার পরে আমি জীবনে আর কোনোদিন মৃত ব্যক্তির ব্যাপারে আমি সুস্পষ্টভাবে বলি নাই যে আপনার বাবা জান্নাতি এভাবে নিশ্চিত করে বলা যাবে না যে আপনার মা জান্নাতে চলে গিয়েছেন আপনার মা কোমরের মধ্যে সুখে আছেন এটা নিশ্চিতভাবে আমার রাসুল বলতে নিষেধ করেছেন কারণ কবরের জগতে কে কোন অবস্থায় আছে এটা কেউ জানে বলেন না জানার কোনো সিস্টেম আছে নেটওয়ার্ক সেখানে কি কাজ করে ইন্টারনেটের কি সেখানে কানেকশন আছে নাই সুতরাং আমার রাসুল বলেছেন আপনারা মৃত ব্যক্তির ব্যাপারে সুস্পষ্ট সুদৃঢ়ভাবে কথা আপনারা বলতে পারেন না তবে দোয়া করতে পারেন দোয়া করতে পারেন আমরা এই ভুলগুলা আমাদের সমাজে বেশি করি বুখার শরীফের এগারোশো সত্তর নম্বর হাদিসে কিতাবুল জানায় সদ্দায় দেখে নেবেন তোমরা যেখানে তাকো না কেন মৃত্যু তোমাদের কাছে চলে যাবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মশাইয়াদা যদিও তুমি কোনো সুদৃঢ় দুর্গের ভিতরে থাকো ওয়ায়ু তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাজিহি মিন ইউদিল্লাহ আর যখন তাদের নিকট কোনো কল্যাণ গিয়ে পৌঁছে তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِندِكَ আর মানুষের নিকট যখন কোনো অকল্যাণ কোনো বিপদ এসে পড়ে তখন মানুষে বলে এটা তোমার পক্ষ থেকে এসেছে তোমার কারণে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দিন কুল্লুম মিন ইনদিল্লাহ সকল ভালো কারার সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে আমরা তাকদীরের উপর ইমান এনেছি ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বল কদিরি খৈরিহি ওসারিহি মিনাল্লাহি তালা ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে আসে আল্লাহ বলেন হে হাবিব আপনি বলে দেন কুল্লুম মিন তোমাদের কল্যাণ অকল্যাণ মৃত্যু সব কিছু আল্লাহর পক্ষ থেকে হইয়া আসে কিতাবুল জানাইজের প্রথম যে হাদিস আন্নাবা রাতাম রাদি আল্লাহ তালানহু কল হজরত আবু হুরাইরা বলেন সামে তো রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি রাসুলকে বলতে শুনেছি হকুল মুসলিমে আলাল মুসলিমে হামসন এক মুসলমানের উপর আরেক মুসলমানের পাঁচটি হক রয়েছে এক নম্বর রদ্দুসালাম সালামের জবাব দেওয়া সালামের উত্তর দেওয়া এক মুসলমান যদি সালাম দেয় তাহলে তার হক হয়ে যায় ওই সালামের জবাব দেওয়া দুই নম্বর হল ওয়াইয়াদাতুল মারিদ রোগীর খোঁজখবর নেওয়া অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তির সেবা করা তিন নম্বর হল ওয়াইত্তেবা উল জানাইজি যায় অনুগমন করা একজন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় গিয়ে উপস্থিত হওয়া চার নম্বর হল ওয়াইজাবাতুদ্দাওয়াতি সলমানের দাওয়াত কবুল করা তার ডাকে সাড়া দেয়া পাঁচ নম্বর হল ওয়াতাশমি তোলাতেছি হাসি দাতাকে খুশি করা হাসি দাতার উত্তর দেওয়া যখন আমরা হাসি দেই তখন আলহামদুলিল্লাহ বলি তার উত্তরের মধ্যে ইয়ার হামুকাল্লা বলা ইয়ারহামুকাল্লা বললে যে হাসি দাতা সেই আনন্দ পায় যে আমার ভাই আমার হাসিতে আমার উত্তর দিয়েছে ইয়ার হামুকাল্লা বলে আমার জন্য দোয়া করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ